সামনের ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে শেষ হয়েছে বর্তমানকাল আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটিত বর্তমান কাল মানে সময় ধরে চলতে থাকা বর্তমান কাল এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কোনো কাজ অতীতে শুরু হয়েছে অথচ এখনও চলছে বা বর্তমানও হচ্ছে কিন্তু সময় ধরে চলছে বোঝালে যেমন সিক্স ইয়ার্স এ মান্থ এদের ক্ষেত্রে ফর হয় আবার বিশেষ বা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে ওই বছর বা সময়সূচক শব্দের আগে সিন্স হয় এটা মনে রাখতে হবে এর ইতিবাচক গঠন হবে subject plus have has plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো the strong wind has been blowing for an hour মানে এক ঘন্টা যাবৎ ঝড় বইছে এখানে এক ঘন্টা যাবৎ মানে সময় ধরে চলছে তাহলে সময় ধরে চলছে মানে তার আগে ফর বসে তাহলে আমরা ফর দিয়ে দিলাম এখানে দ্য স্ট্রং উইন্ড মানে ঝড় এটা হলো সাবজেক্ট তার জন্য হ্যাশ বসেছে বিন বসেছে ব্লো মানে বইছে এটা হলো ভার এখানে অবজেক্ট হলো অ্যান আওয়ার মানে এক ঘন্টা এরপর যাব আমরা নেতিবাচক বা নাবাচক এর গঠন হবে subject plus have has plus not plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো Radha has not been taking rice since yesterday মানে রাধা গতকাল থেকে ভাত খাচ্ছে না এখানে ইয়েস্টারডে মানে গতকাল এই গতকাল কিন্তু নির্দিষ্ট একটা সময় থেকে বলা হচ্ছে তাহলে তার আগে সিন্স বসেছে এই বাক্যটিতে লক্ষ্য করো যে রাধা কিন্তু একটি সাবজেক্ট রাধা একজন সিঙ্গুলার ব্যক্তি সেজন্য হ্যাস বসেছে এরপরে দেখো নট বিন নট বিন আমরা বসিয়ে দিলাম এরপরে দেখো টেকিং টেক হলো খাওয়া টেক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে তাহলে টেকিং হয়েছে রাইস হলো অবজেক্ট এবং গতকাল মানে সিন্স স্টার্টি ওকে এরপর যাব আমরা প্রশ্নবাচকে এর গঠন হবে have has plus subject plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো have they been living in Kolkata for ten years মানে তারা কি দশ বছর ধরে কলকাতায় বাস করছে এখানে দেখো দশ বছর ধরে বাস করছে তাহলে নির্দিষ্টভাবে বলা নেই সেই জন্য টেন ইয়ার্স এর আগে ফর বসেছি এই বাক্যটিতে দে মানে সাবজেক্ট দে হলো একটি বহুবচন সেজন্য হ্যাপ বসেছি এরপরে বিন লাইফ মানে বাস করা এটি একটি ভার্ব সেজন্য তার সাথে আইএনজি যুক্ত হয়েছে বাকি সব অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক নাউন এর গঠন এর গঠন হবে have has plus not plus subject plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হল has not Babla been reading the novel for two hours মানে বাবলা কি দু ঘন্টা ধরে উপন্যাসটি পড়ছে না এখানে দেখো শেষই না এর সাথে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি না প্রশ্নবাচক বাক্যটিতে ভালো করে লক্ষ্য করো যে বাবলা একজন ব্যক্তির নাম তাহলে বাক্যটি হবে নাউন এ রয়েছে সুতরাং বাক্যটি কিন্তু না প্রশ্নবাচক নাউন এবার দেখো বাবলা একজন ব্যক্তি তাহলে সিঙ্গুলার এই সিঙ্গুলার এর জন্য হ্যাশ এখানে বসেছে রিট হলো ভার এরপর the novel for two hours হলো অবজেক্ট এখানে দেখো টু আওয়ার্স মানে দুই ঘন্টা ধরে নির্দিষ্ট সময় ধরে না সেজন্য তার আগে পর বসেছি এরপর আমরা যাব না প্রশ্নবাচক প্রনাউন এর গঠন এই গঠনটি হবে have has plus subject plus not plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হবে have I not been doing sums for three hours আমি কি তিন ঘন্টা যাবৎ অঙ্ক করছি না এখানে না কথাটি রয়েছে তাহলে এটি নাবাচক এখানে দেখো আমি আমি হলো আই আই হলো একটি প্রণাম সেই জন্য বাক্যটি হবে না প্রশ্নবাচক প্রণাম এ শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসবে সামনের ক্লাসে বলা হয়েছে আই এর ক্ষেত্রে হ্যাপ হয় তাহলে হ্যাপ বসেছে এরপরে নট এরপরে বিন ডু মানে করা ডু হলো একটি ভাগ এর সাথে আইএনজি যুক্ত হয়েছে সামস ফর থ্রি আওয়ার্স হলো অবজেক্ট আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হলো যা নেক্সট ক্লাসে সলভ করে দেওয়া হবে প্রিভিয়াস ক্লাসের যে প্রশ্নগুলি ছিল আজকে এখন তা সলভ করব দেখো এক নম্বর প্রশ্নে আছে তাকে কি পাগল কুকুর কামড়ায়নি এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি হবে প্রশ্নবোধক বাক্যে এবং দেখো শেষে নেই কথাটি রয়েছে তাহলে বাক্যটি হবে না প্রশ্নবাচক তার আগে দেখো পাগল কুকুর এটি হলো সাবজেক্ট তাহলে এটি হলো একটি নাউন তাহলে না প্রশ্নবাচক নাউনই রয়েছে সুতরাং বাক্যটি হবে হ্যাজ নট এ ম্যাড ড বিটেন হিম এ ম্যাড ড হলো সাবজেক্ট হিম হলো অবজেক্ট এই ম্যাড ডগ একটি হলো তোমার সিঙ্গুলার সেই জন্য এখানে হ্যাজ বসেছে এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো সে কি শেষের কবিতা পড়েনি এখানে শেষে নি তার সাথে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি প্রশ্নবোধক বাক্যে সামনে দেখো সে সে মানে হি হি হলো একটি প্রণাম তাহলে সম্পূর্ণ বাক্যটি রয়েছে না প্রশ্নবাচক প্রণাম নেই এই গঠন অনুযায়ী বাক্যটি হবে হ্যাস হি নট রিড শেষের কবিতা এরপর আমরা যাব তিন নম্বর প্রশ্নে বাপা আমার বইগুলি লুকিয়ে রেখেছে তাহলে একটি কথা লক্ষ্য করো যে লুকিয়ে রেখেছে মানে শেষ হয়েছে এখানে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ইতিবাচক গঠন এই গঠন অনুযায়ী বাক্যটি হবে Bappa has hidden my books এরপর চার নম্বর প্রশ্নটি দেখো যে শিশুরা আজ ভাত খায়নি এখানে নেই কথাটি রয়েছে তাহলে এটি নাবাচক এ তাহলে বাক্যটি হবে the children have not taken rice today এরপর যাব আমরা পাঁচ নম্বরে এখানে দেখো আপনি কি বইটি কিনেছেন এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি প্রশ্নবাচক বাক্য তাহলে বাক্যটি হবে have you not bought the book ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন পরবর্তী ক্লাস হবে পাস্ট টেন্স এর গঠন নিয়ে আলোচনা